বিশ্বমানের ব্যাটিং লাইনে দিন দিন নিজের নাম উজ্জ্বল করে আগের তুলনায় ভারতীয় ক্রিকেটার সূর্যা কুমার ইয়াদাহ সূর্যা কুমার ইয়াদাব তার নামের করে ফেসবুক ও টুইটারে তার নাম এস কে ওয়াই নামে পরিচিত এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচশো পঁচাশি বল খেলেন সূর্যা রান তুলেছেন এক হাজার সাঁত্রিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অন্তত এক হাজার রান যারা তুলেছেন তাদের মধ্যে সূর্যা কুমার ইয়াদাফ এর স্ট্রাইক রেট সবচাইতে বেশি আসুন দেখি তার কিছু খেলার এক্সপিরিয়েন্স ভারতীয় ক্রিকেটার সূর্যা কুমার ইয়াদাফ